আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত প্রিয় প্রবাসী বাংলাদেশ ভাইরা কেমন আছেন সকলে আশা করি আল্লাহর মতো ভালো আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়গুলো নিয়ে শেয়ার করব সেটি হলো মালয়েশিয়ায় থেকে ছুটিতে যাওয়া যে সমস্ত প্রবাসী বাংলাদেশি বাইরা আছেন দেশে গিয়ে আটকে পড়েছেন তাদের বিষয়ে কিছু নতুন আপডেট দিব তারা এখন কি করতে পারে ওকে এরপরে যেটি জানাবো কলিং ভিসার নামে কিছু দালাল এজেন্ট পাসপোর্ট সহকারে অনেক টাকা অলরেডি নিচ্ছে বিভিন্ন লোকজনের কাছ থেকে এবং কি তারা প্রচার প্রচারণা করছে যে আমাদের কলিং ভিসা স্যারের কাছে টাকা জমা দাও পাসপোর্ট জমা দাও এ বিষয়ে এবং আপনাদের দেওয়া কিছু প্রশ্নোত্তর এর আগে বলে রাখি এখন যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার যে কোনো আপডেট সংবাদ উপস্থাপন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ ওকে যেমনটি বলছিলাম গতকালকে থেকে আজকে এবং পিছনের প্রায় এক মাস যাবৎ প্রায় প্রতিদিনই অথবা একদিন পর পরই জাবাতান ইমিগ্রেশন মালয়েশিয়া অর্থাৎ মালয়েশিয়ান ইমিগ্রেশন ডিপার্টমেন্ট প্রতিনিয়তই সকলকেই এই অ্যানাউন্সটা করে যাচ্ছে যে মালয়েশিয়া থেকে বাহির হওয়ার জন্য এবং মালয়েশিয়াতে প্রবেশ করার জন্য মালয়েশিয়ান নাগরিক এবং foreign workers or foreign immigrant or PR holder অথবা যেটা ইহা থাকুক না কেন মালয়েশিয়া ঢুকা এবং মালয়েশিয়া থেকে বের হতে ইমিগ্রেশনের পক্ষ থেকে একটা অনুমতিপত্র নিতে হবে এবং ওই অনুমতিপত্রটি পাওয়া যাবে ইমিগ্রেশনের ওয়েবসাইটে নতুন আরেকটা সাইট করছে যেখানে মাই ট্রাভেল পাস ওই মাই ট্রাভেল পাসে সাথে ঢুকতে হলেও নিতে হবে মানুষের থেকে বাহির হতে হলেও ওটা নিয়ে যেতে হবে ওকে সেক্ষেত্রে তারা কিন্তু প্রতিদিনই এরকম বলছেন যে লিঙ্কগুলো দিয়ে দিচ্ছে আমরাও এর আগে থেকে শুরু করছি প্রতিদিনই আপনাদের কাছে বলি যে যারা দেশে যাবেন অথবা যারা দেশ থেকে আসতে চান প্রত্যেকে এই লিঙ্কে যায় নিবন্ধন করেন নিবন্ধন করার পরে আর যারা দেশে চলে যেতে পারেন তারা হয়তো দু একদিনের মধ্যে ওই লেটারটা পেয়ে যাবেন আর যারা দেশ থেকে আসতে চান তাদের হয়তো একটু সময় লাগে ওকে সেজন্য ওই যে লিঙ্ক আছে আমি আপনাদেরকে লিঙ্কটা বলে দিয়েছিলাম সেটি হলো আপনার গুগলে গিয়ে লিখলেই হবে এম টিপি অর্থাৎ মাই টেবিল পাশের প্রথম তিন অক্ষর M TP dot I M I dot gov dot my অথবা মালয়েশিয়ান ইমিগ্রেশনে ঢুকলেই মাই টেবিল পাশের ওই একটা আলাদা অপশন পাবেন ওকে এরপরে যেটি আছে সেটি হলো যারা ছুটিতে আছেন তাদেরকে বলবো এই মুহূর্তে আপনাদের মালিকের সাথে কথা বলেন আপনাদের বসের সাথে কথা বলেন তারা কিন্তু এই মুহূর্তে আপনাদের যে সহযোগিতা করতে পারবে সেটি হলো তারা আপ্লাই করতে পারবে আপনার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে এখানে বলা হয়েছে যে সাধারণ কর্মী যারা আছে যারা জেনারেল ওয়ার্কার আছে কনস্ট্রাকশন সেক্টরে সার্ভিস সেক্টরে এগ্রিকালচারে প্ল্যান্টেশনে এভাবে যে ম্যানুফ্যাকচারিংয়ে বিভিন্ন কাজ করে এদের পক্ষ থেকে তাদের মালিককে অ্যাপ্লাই করতে হবে তাদের মালিক পক্ষকে অ্যাপ্লাই করতে হবে আপনার ইমিগ্রেশন বরাবর তাদের মালিকরাই শুধুমাত্র তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেক্ষেত্রে আপনাদের বসদের কাছে আপনাদের মালিকদের কাছে কথা বলেন যে তারা যেন মাইটাবিল ভাষা যারা দেশে আটকে আছেন তাদের জন্য যেন মালয়েশিয়া ঢোকার অনুমতি চাওয়ার জন্য ওখান থেকে অনুমতি আবেদন করে আশা করা যাচ্ছে এবং কি মালয়েশিয়ার ভিতরেও এরকম কথা চলছে যে যদি সব কিছু ঠিক থাকে ইনশাল্লাহ তাহলে হয়তো নির্দিষ্ট কোনো এসওপিতে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিওরের মাধ্যমে দেখা গেছে যে এখন যেহেতু স্টুডেন্টদের ঢুকার সুযোগ দিছে হয়তো কিছুদিনের মধ্যেই ছুটিতে থাকা প্রবাসীদেরকেও ঢুকতে দেবে ইনশাআল্লাহ সেজন্য আপনাদের মালিক পক্ষের সাথে আপনাদের মালিকদের সাথে কন্ট্যাক্ট করেন এবং কি সেখানে আপনারা নিবন্ধ করেন ওকে তবে যাদের ভিসা অলরেডি মাতি হয়ে গেছে অর্থাৎ এক্সপায়ার হয়ে গেছে তাদের বিষয়ে কিন্তু এখন পর্যন্ত ওইরকমভাবে কোনো কিছু বলা হয়নি যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে তারা অপেক্ষা করতে হবে পরবর্তীতে ঘোষণা আসলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব যে যাদের ভিসা মাতি হয়ে গেছে তাদের কি অবস্থা তারা কি করবে ওকে ওকে এবং যারা এখন দেশে যাবেন যারা এই এই মুহূর্তে দেশে যাবেন তাদেরকেও বলছি যারা ছুটিতে যাবেন তারাও অবশ্যই আপনার মাই ট্রাভেল পাস এখান থেকে সুরাতটা নিয়ে যাবেন এখানকার লেটারটা নিয়ে যাবেন অনুমতিপত্রটা নিয়ে যাবেন যাতে পরবর্তীতে আপনি যখন ঢুকতে চান তখন কোনো প্রকার হ্যারাসমেন্টের শিকার না হন এখনই আপনারা যদি বের হতে চান কবে আবার ঢুকবেন সেই ইনফরমেশনগুলো দিয়েও এখনই যাওয়ার সময় যাওয়ার আগেই এখন যারা দেশে যাচ্ছেন যাওয়ার আগেই মাই ট্রাভেল পাসটা আপনারা নিয়ে যাবেন এরকম বেশ কয়েকজন ইন্দোনেশিয়ান সাথে কথা হয়েছে তাদের আত্মীয় স্বজন যাওয়ার সময় মাই ট্রাভেল পাস নিয়ে গেছিল তারাও দু একজন আবার মালয়েশিয়াতে ঢুকছে যদিও কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে ওকে এটা কিন্তু অনেকের মনে প্রশ্ন ছিল যে এখন যদি আবার আসি তাহলে কি কোয়ারেন্টাইনে থাকতে হবে নাকি জি এই মুহূর্তে স্টুডেন্টদের যেহেতু কোয়ারেন্টাইনে থাকার কথা বলা হয়েছে যে এবং কি কোয়ারেন্টাইনে চোদ্দ দিন থাকার খরচটাও নিজেদেরকে দিতে হবে প্রতিদিন হোটেলে থাকার জন্য একশো পঞ্চাশ রিঙ্গিত প্লাস দুইবার টেস্ট করাবে এই টেস্টের টাকা এবং হোটেলের থাকা খাওয়ার টাকা মিলে মোটামুটি দুই হাজার ছয়শো রিঙ্গিতের মতো আসে এই টাকাগুলো কিন্তু নিজ নিজ বহন করতে হবে ওকে এরপরে যেটি আছে এখন বলবেন যে তাহলে কি আমরা এখন দেশে যাব বা কারা দেশে যাব এদের বিষয়ে বিভিন্ন দিনে প্রতিদিনই আমরা সাজেশন দিয়ে থাকি যে যাদের ভিসার ম্যাথ ছয় মাস থেকে অধিক আছে ছয় এবং এর বেশি আছে তারা দেশে যান তারা দেশে গেলে কোনো সমস্যা হবে না পরবর্তী দিন সারা ছয় মাসের মধ্যে সব কিছু শিথিল হবে বলে আশা করা যাচ্ছে কিন্তু যাদের ভিসার ম্যাথ ছয় মাসের নিচে আছে তাদের জন্য অনুরোধ আপনাদের ভিসাটা রিনিউ করে এরপরে যান এটাই আপনাদের জন্য ভালো হবে ওকে ধন্যবাদ ওকে এখন আপনাদের জানাবো গতকালকে কিন্তু আমি আপনাদেরকে একটা সংবাদ বলেছিলাম যে অবৈধ বৈধ প্রবাসীরা যারা দেশে গেছে ছুটিতে তাদেরই আসার কোনো খবর নাই তাদের কিভাবে এখানে আবার কর্মস্থলে যোগদান করবে তাদেরই কোনো খবর নাই অথচ কলিং বিচার গুজব এই গুজব সংবাদের কান দিয়ে একদল মানুষ আছে একদল বাংলাদেশি আছি যারা সংক্ষেপে বলে যে হুজুকে বাঙালি হুজুকে বাঙালি তো এখানে দেখেন গুজব সংবাদ বা এরকম কলিং বিচার সংবাদরা দুই হাজার সাল থেকে প্রতি দুই মাস পর পর যারা দিচ্ছে তাদেরকে বলি তো আপনারা দু সালে বললেন কলিং বিচার দিচ্ছে কই সেই বিচার কই দেনাই তো উনিশ সালে বলছেন দেনাই এরপরে মাঝে মাঝে বলেন কলিং বিচার দিলে তো এটা আমাদের কোনো সমস্যা নাই আমাদের আর মানে আমাদের জন্য ভালো আমাদের আত্মীয় স্বজন আরও দুই চারজন আমরা আনতে পারবো সেটা আমাদের জন্য ভালো এবং দেশের কর্মসংস্থান হবে বেকারত্ব দূর হবে এটা আমরাও চাই কিন্তু দেখা গেছে যে ওই রকম হান্ড্রেড পার্সেন্ট শিওর না হয়ে যখন এরকম কলিং বিসার গুজব সংবাদগুলো প্রচার করে তখন এক রকম দুষ্ট এজেন্ট দুষ্ট দালাল তারা কি করে ওই সংবাদগুলো দেখায় দেখায় সাধারণ জনগণের কাছ থেকে পাসপোর্ট নেয় এরপরে টাকা নেয় অথ দেখেন আমাকে গতকালকার ভিডিওতেও কয়েকজনে কমেন্টস করছে যে ভাই একদল কয়েকজন দালাল বলতেছে যে পাসপোর্ট জমা দাও টাকা জমা দাও তিন লাখ করে অথবা এখন দুই লাখ টাকা দাও পরবর্তীতে ফ্লাই করার সময় বাদ বাকি টাকাটা দিও এই যে যে ব্যবসা সাপোজ মনে করেন যে দু সালে যে কলিং বিচার যেই সংবাদগুলো দিয়েছেন উনিশ সালে অনেকেই কলিং বিসার খবর দিচ্ছেন বা এরকম হেসে খেলে বা এরকম আনন্দ আনন্দের চিত্রে যারা কলিং বিসার খবর দিচ্ছেন আপনাদের খবর শুনে একরকম দুষ্ট এজেন্ট দুষ্ট দালাল লোক আজ থেকে দুই বছর আগে দেড় বছর আগে এক বছর আগে মনে করেন যে একশো লোকের কাছ থেকে দুই লাখ টাকা করে নিয়ে নিছে তাহলে দুই কোটি টাকা হয় এক লাখ টাকা করে নিলেও এক কোটি টাকা হয় সে টাকাগুলো কিন্তু নিয়ে রাখছে পাসপোর্টগুলো নিয়ে রাখছে সে টাকাগুলো ব্যাংকে রাখা দিচ্ছে অথবা তার কাজে মানে খাটাইতেছে এতে সাধারণ জনগণ যারা ধার দেনা করে গরু বিক্রি করে বা যেভাবে টাকাটা দিয়েছিল তাদের তো কোনো উপকার আসতেছে না সেজন্য আমরা কেন বলি যেরকম গুজব সংবাদ এই জন্য যে ওই সংবাদকে কেন্দ্র করে ওই সংবাদকে আপনার মাধ্যম করে একরকম দুষ্ট লোক সাধারণ পাবলিকের কাছ থেকে টাকা প্লাস পাসপোর্ট হাতিয়ে নেয় বা এরকম সমস্যা করে সেজন্য যারা এই যারা এই প্রশ্নটা বলছেন যে এখন পর্যন্ত কলিং ভিসার কোনো ফাইনাল কোনো ডিসিশন মালয়েশিয়ার সরকার দেয় নাই বাংলাদেশের সরকার দেয় নাই সেজন্য কারো কাছে কোনো প্রকার টাকা বা পয়সা বা পাসপোর্ট কিচ্ছু দেওয়া দরকার নাই ওকে কিভাবে কিভাবে কলিং ভিসাতে হবে আগের মতো সিন্ডিকেটই থাকবে না সকল রিক্রুটিং এজেন্ট পাঠাতে পারবে না সরকারিভাবে পাঠাবে কত টাকা লাগবে এক লাখ না শুধুমাত্র পঞ্চাশ হাজার মানে শুধু ষাট হাজার কত টাকা লাগবে এটাও এখন জানা যাচ্ছে না সেজন্য দেখেন যেখানে আর একটা সমস্যা আছে সেটি হলো এই যে যে মানে যেরকম অতি উৎসাহের কারণে এই যে মানে সাধারণ জনগণের এত অতি উৎসাহের কারণে কিন্তু ওই যে মালয়েশিয়ার মতো একটা দেশে যেখানে নেপাল থেকে লোক আসতে মাত্র খরচ হয় ষাট সত্তর টাকা হাজার টাকা বাংলা টাকার শুধুমাত্র ষাট সত্তর হাজার টাকা খরচ হয় নেপাল থেকে লোক এখানে এসে কাজ করে এক বছর করে দুই বছর করে মন চাইলে তিন বছর করে এরপরে দেশে চলে যায় কোনো সমস্যা না একই ভিসা একই দেশে আসবে বাংলাদেশ থেকে আসতে সাড়ে তিন লাখ লাগে চার লাখ লাগে সাড়ে চার লাখ লাগে কেন এ টাকাটা কোথায় যায় এটা কি মালয়েশিয়ান সরকারকে দেয় না এই যে মধ্যস্থভোগী দালাল এজেন্টদের পকেটে ঢুকে সেজন্য এই যে কোন প্রক্রিয়াতে আসবে কত টাকা খরচ হবে এখন পর্যন্ত এগুলো কোনো কিছুরই সিওরিটি নাই সেজন্য অযথা আপনারা পাসপোর্ট কেন জমা দেবেন অযথা আপনারা টাকা কেন জমা দেবেন অপেক্ষা করেন মালয়েশিয়ান সরকার যেদিন হান্ড্রেড পার্সেন্ট হতে দেবে ওই দিনকে আপনারা কোন প্রক্রিয়াতে আসবেন ওই প্রক্রিয়া ফলো করে আপনারা কাজ শুরু করবেন ওকে সেজন্য কারো কাছে পাসপোর্ট দেওয়া দরকার নাই টাকা পয়সা দেওয়ার দরকার নাই ওকে ওকে uh, এরপরে যেটি বলবো uh, আপনাদের uh, সতর্কতামূলক বক্তব্য বাংলাদেশ হাই কমিশন থেকে বারবার এই কথা বলেছেন যে নামে বেনামে ফেসবুক আইডি করে ফেসবুক পেজ করে ফেসবুক গ্রুপ করে বা বিভিন্ন গ্রুপে বাংলাদেশ হাই কমিশনের বিভিন্ন সেবা প্রদান করে থাকে তারা সংক্ষেপে পাসপোর্ট করে দেয় কোন সময়ে পাসপোর্ট করে দেয় পাসপোর্ট ডেলিভারি স্লিপ নিয়ে দেয় ডেলিভারি নিয়ে দেয় অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেয় ই পাসপোর্ট করে দেয় এই যে যে মানে এরকম সমস্ত প্রচার করতেছে এক প্রকার দুষ্ট চক্র সেজন্য আপনার তাদের সাথে কোনো কথা কমিউনিকেট করা দরকার না যাদেরকে চিনেন না যাদেরকে জানেন না ওরকম তাদের কাছে কোনো টাকাও দেওয়া দরকার নাই পাসপোর্টও দেওয়া দরকার নাই এই সমস্ত লোক থেকে দূরে থাকুন ওকে এখন আপনি আপনাদেরকে দু একটা প্রশ্ন উত্তর নেব একজন বলছেন যে মাই ট্রাভেল পাস কীভাবে নেব যে যেমনটি বলছিলাম আপনি গুগলে গিয়ে লিখবেন এমটিপি এখন তো আসলে আর একটা কথা সেটি হলো এখন তো মাইটাবেল পাস শুধুমাত্র কোম্পানির মালিকরাই নিতে পারবে ওয়ার্কারদের জন্য এরপর আপনাদেরকে লিঙ্কটা বলে দেই এমটিপি অর্থাৎ মাইটাবেল পাসের প্রথম তিন অক্ষর dot I M I dot gov dot my এখানে গেলেই বিস্তারিত ফর্ম আছে মালয়েশিয়ান ভাষায়ও লেখা আছে ইংলিশেও লেখা আছে ফর্মগুলো ফিল আপ করে যে ডকুমেন্টস চাই ওইগুলো আপলোড করলেই সাবমিট করেন অটোমেটিকলি আপনার ইমেইলে পেয়ে যাবেন ওকে রিক্যালেবেসির প্রথমে কত টাকা জমা দিতে হবে রিক্যালেবেসির কিভাবে আমরা অবৈধ থেকে বৈধ হবে এই বিষয়ে কিন্তু একটা ভিডিও করেছি ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন এবং কি যারা কমেন্টস করলে আমি ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো বিস্তারিত ওখানে বলে দিয়েছি স্টেপ বাই স্টেপ এরপরে বলি প্রথমে পাঁচশো টাকা প্রথমে পাঁচশো টাকা দেয় আপনার রেজিস্ট্রেশন করতে হবে এখন অনেকেই বলছেন যে আমাদের কাছ থেকে তিন হাজার চাইছে সাড়ে তিন হাজার চাইছে কিন্তু পাঁচশো টাকা দেওয়ার পর এই টাকা দেওয়ার পরে যদি আমি রিজেক্ট হই তাহলে তো টাকা আর ফেরত দেবে না সেজন্য আপনাদেরকে বলো পাঁচশো টাকা দিবেন আর আপনার যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিতে যদি আপনার আপনার আপনার রিক্যালিভেসি করেন তাহলে তো কোম্পানির মালিকেই সব টাকা মানে বহন করার কথা সেক্ষেত্রে কোম্পানির মালিকের সাথে কথা বলেন ওকে ওকে পাসপোর্ট রি ইস্যু করতে দিচ্ছি তিন মাস চার মাস হয়েছে এখনও পাই নাই কারণটা কি ওকে এরকম অনেক আমরা শুনেছি সেক্ষেত্রে আপনাদের দুই তিনটি কারণ বলবো একটা হলো যখন আপনি পাসপোর্ট রিইস্যু করতে দিচ্ছেন কিভাবে দিবেন কোন পদ্ধতিগুলো আমি কিন্তু একটা ভিডিও করেছিলাম ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে এরপরে যদি আপনাদের লাগে আমাকে কমেন্টস করেন ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিব যে স্টেপ বাই স্টেপ বলে দিয়েছিলাম সেখানে কিন্তু বলেছিলাম যে যেই ডকুমেন্টসগুলো লাগে পাসপোর্টের ফটোকপি ভিসার ফটোকপি যে ব্যাংকে টাকা দিচ্ছি ব্যাংকের স্লিপ এবং কি রিইস্যুর ফর্ম এই চারটা জিনিস লাগেই এখন অনেকে আছে পাসপোর্টের ফটোকপি দিচ্ছেন ঠিক আছে পাসপোর্টের ফটোকপি একেবারেই ঘুলা কিছু বোঝা যায় না নামটা তাহলে সমস্যা আপনার ওটা আটকে দিবে অথবা বিচার কপি দিলে এরকম দেখা গেছে আটকে দেওয়ার সম্ভাবনা আছে ওকে এরপর ব্যাংক স্লিপ দিচ্ছেন ব্যাংক স্লিপের ওটা মানে ঘোলাঘোলা সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ হাই কমিশন প্রতি সপ্তাহে অথবা প্রতি দু এক সপ্তাহ পর পরই কাদের পাসপোর্টের ডকুমেন্ট ইন কমপ্লিট না তাদের কিন্তু একটা লিস্ট দেয় ওই লিস্ট দেখে আপনারা যদি আপনার নাম থাকে তাহলে আপনি বাংলাদেশ হাই কমিশনে যোগাযোগ করেও আপনারা জানতে পারেন যে কেন লেট হচ্ছে এই মোটামুটি আজকের সংবাদ ইনশাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এটা লাইক করুন এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন যাতে তারাও প্রতিদিনকার মতো আজকের আপডেটটাও পেতে পারে ধন্যবাদ সকলকে দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে নতুন ভিডিও নিয়ে সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত